নমস্কার খবর প্লাসে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে সুজন তৃণমূলে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চার বিষয় হলো একটা মানুষ একটা পদ এবং এই নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মূলত দ্বিধা বিভক্ত একটা অংশের মানুষ চাইছেন একটা মানুষ তার বহু পদ থাকবে এবং একটা ব্রিগেড এবং তার মধ্যে ইয়াং ব্রিগেড তরুণ ব্রিগেড তারা চাইছে একটা মানুষ একটা পদ থাকবে এর মধ্যেই আপনারা শুনেছেন ফিরাদ হাকিম বলেছেন তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি মত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ইচ্ছা যে তিনিও চান যে একটা মানুষের বহু পদ থাক আমরা কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একটি টেলিভিশন চ্যানেলে তার সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে একটা মানুষের একটা পদ থাকাই ভালো এবং সেটা হওয়া উচিত এবং তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক যতদিন আছেন তিনি চেষ্টা করে যাবেন সেই নীতি প্রণয়ন করার জন্য এবং তিনি এও বলেছিলেন যে আমি চাইছি বা হওয়া উচিত আমি চাইছি ঠিক বলেননি তিনি বলেছিলেন যে হওয়া উচিত রাজনীতিতেও একটি মানে অবসরের বয়স হওয়া উচিত রাজনীতিতে এই নিয়েও কিন্তু জল ঘোলা হয়েছিল আসলে জল ঘোলার মধ্যে আরও একটি কারণ ঢুকে পড়েছে আইপ্যাক যে আইপ্যাক সে কোন দিকে সে আদৌ তার সঙ্গে কি সম্পর্ক তৃণমূল কংগ্রেসের আছে দু সাল পর্যন্ত যে সম্পর্কের কথা শোনা গেছিল সেই সম্পর্ক কি এখনও টিকে আছে কেউ বলছেন সম্পর্ক টিকে নেই কেউ বলছেন সম্পর্ক আছে মূলত তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দ্বিধা বিভক্ত এবং এর যে ফায়দা এতে যে খুশি হওয়া সেই খুশি যাদের হওয়া উচিত তারা খুশি হচ্ছেন তারা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস সেটা তাদের ব্যাপার সেটা তারা স্বাভাবিকভাবেই খুশি হবেন এই যে দু সালে আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব যে দু সালের এই বিপুল নির্বাচন সেই নির্বাচনে মানে আক্রমণ একের পর এক আক্রমণ আপনার সর্বভারতীয় স্তর থেকে তৃণমূলকে সব দিক থেকে ঘিরে ফেলা তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় তার দল জিতল বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জিতল এবং এটাও তো ঠিক যে সঙ্গে যারা আধা সামরিক বাহিনী সামরিক বাহিনী বা সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী আপনি যাই বলুন না কেন সেই বাহিনী দিয়ে নির্বাচন হওয়ার পরেও বিপুল জয় এবং মানুষের ভোটে নিশ্চিতভাবে মানুষের বিপুল আশীর্বাদে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলো কতদিন আগের কথা মে মাস মে থেকে আপনার May June July August September October November December January February সাত থেকে আট মাসের বড়জোর তফাত এই যে সাত আট মাসের মধ্যেই একটা দল যে দল চাইছে ত্রিপুরাতে তারা আগামী নির্বাচনে তারা সরকারে আসবে যে দল চাইছে গোয়াতে তারা সরকারে আসবে যে দল চাইছে উত্তরাখণ্ড মণিপুর বিভিন্ন জায়গায় তাদের দলের শ্রীবৃদ্ধি ঘটাবে সেই দলেরই এখন ভিতরের এই কোন্দল প্রকাশ্যে আসলে এতে দুটো জিনিস আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত মত যে একটা ব্রিগেড যে ব্রিগেড চাইছে একটা কর্পোরেট ধাঁচে একটা দল পরিচালিত হোক এবং এই কর্পোরেট ধাঁচে যে দল পরিচালিত হোক এবং সেই দল পরিচালিত হলে দলের যে শ্রীবৃদ্ধি ঘটে সেইটা কিন্তু দলের মধ্যে মূলত ইনপুট করেছেন কিন্তু প্রশান্ত কিশোর আইপ্যাক সেই কিন্তু মূলত ইনপুট করেছে যে যদি কর্পোরেট ধাঁচে যদি লড়া যায় তাহলে বিজেপির মতো সর্বভারতীয় একটা দল এবং যারা কর্পোরেট ধাঁচে নিজেদের দল পরিচালনা করে তাদের যদি লড়তে হয় তাদের বিরুদ্ধে তাহলে দলটাকেও কর্পোরেট ধাঁচে লড়াই করতে হবে আর এক ধরনের নেতৃত্ব চাইছেন তৃণমূল কংগ্রেসের এবং নিশ্চিতভাবে তারা বয়স্ক নিশ্চিতভাবে তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে নিশ্চিতভাবে তারা শুরুর দিন থেকে তৃণমূল কংগ্রেসে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্থানের পিছনে তাদের ভূমিকা প্রচণ্ড ভূমিকা এবং তারা মূলত ভিতের কাজ করেছে এই দলের সেই অংশের মানুষ কিন্তু আবার চাইছে যে দল গতানুগতিক দেখুন অভিষেক ব্যানার্জি সেদিন যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সাংবাদিক সম্মেলনে সম্মেলনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে সিপিএম তার যে দুরবস্থা তার যে অধঃপতন তার যে নির্বাচনে তার যে পার্সেন্টেজ কমে যাওয়া আসনের দিক থেকে জিরো হয়ে যাওয়া এর কারণগুলোই কিন্তু তারা নিজেদেরকে বদলায়নি এবং তারা নিজেদের যে বদলায়নি এ নিয়ে পার্টি অফিসেও কিন্তু সিপিএমের প্রচণ্ড তুমুল সমালোচনা যে তারা বদলায়নি তাদের মধ্যে যখন তারা ক্ষমতায় ছিল এখন আপনারা দেখছেন যে সিপিএম রেড ভলেন্টিয়ার্সদের নির্বাচনে দাঁড় করাচ্ছে রেড ভলেন্টিয়ার্সরা লড়ছে এবং অধিকাংশ জায়গায় দেখছে যত না বয়স্ক লোক লড়ছে সিপিএমের বিভিন্ন পৌরসভা বলুন বা বিভিন্ন জায়গায় বলুন তার থেকে তারা বেশি নামিয়েছে এসএফআই বা ডিওএফআই করা ছেলে মেয়েদের তারা এখন বুঝছে তারা সেই সময় কিন্তু দলে তরুণ রক্ত আমদানি করেনি যাদের সেই সময় করা উচিত ছিল সেই সময় সেই বৃদ্ধতন্ত্রের ব্যাপার ছিল সেই সময় সেই গতানুগতিক কিছু বয়স্ক মানুষ তারা যা ঠিক করবেন সেটাই ছিল ইয়াং ছেলেমেয়েরা ছিল পোস্টার মারার জন্য শুধুমাত্র শুধুমাত্র মিছিলে স্লোগান দেওয়ার জন্য কিন্তু নীতি নির্ধারণ দলের মধ্যে কাজ করা দলের সঙ্গে থাকা ভেতরে থাকা দলের এগুলো কিন্তু হয়ে ওঠেনি আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির বক্তব্যও কিন্তু তাই আমি বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব হয়েছে মিডিয়া খানিকটা বানানোর চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং কিছু ইঙ্গিত এরকম রয়েছে অভিষেক ব্যানার্জি গোয়া থেকে ফিরেছেন তিনি বিমানবন্দরের টু শব্দটি পর্যন্ত করেননি একটা পক্ষ আবার মিডিয়াতে এমনও ভাসিয়ে দিয়েছে তিনি নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ তিনি নাকি ছেড়ে দেবেন জানি না যদি এই দিকে জলটা করাবে কিনা কিন্তু আমার যেটা বক্তব্য বা আমাদের যেটা ভাবনা এই ভাবনার সঙ্গে জানি না আপনারা মিলবেন কিনা যদি মিলে যায় তাহলে কমেন্ট করবেন বা যদি ভুলও বলি সেটাও কমেন্ট করে জানাবেন যে অভিষেক ব্যানার্জি কি খুব ভুল ভাবছেন আমি অভিষেক ব্যানার্জির পক্ষে বিপক্ষের বিষয় না কিন্তু একটা রাজনৈতিক দলের শ্রীবৃদ্ধি ঘটাতে গেলে যে ভাবনাগুলো দরকার সেই ভাবনাগুলো যা যা অভিষেক ব্যানার্জি ভাবছেন যে তরুণ রক্তের আমদানি করা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের সামনের সারিতে এগিয়ে দেওয়া তিনি যারা পুরনো তৃণমূল কর্মী যাদের বয়স হচ্ছে তাদেরকে বলছেন না যে তোমরা দলের কেউ না উপদেষ্টা হোক সব কিছু হোক দেখুন বিজেপি ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই যে মুরলী মনোহর যোশী এই যে লালকৃষ্ণ আদবানি এই যে জর্জ ফার্নান্ডেজ এই যে যে ধরনের যারা বয়স্ক বিজেপির যারা মুখ ছিল সেই আরএসএসের যারা মুখ ছিল যারা রথ চালানোর যারা মুখ ছিল এই মুখগুলোকে কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে পিছনের সারিতে ঠেলে দিয়েছে এমনকি যাদের পিছনের সারিতে ঠেলে দিয়েছে কেউ কেউ তারা এখন অন্য দলে তো তারাই কিন্তু মূলত বিজেপির চালিকা শক্তি ছিল কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বা তার সঙ্গে অমিত শাহ যখন সঙ্গত দিচ্ছেন তারা বলছেন নতুন ধাঁচের বিজেপি এবং গোটা ভারতবর্ষে আগ্রাসন নীতি নিয়ে তারা ছড়িয়েছেন কেউ অসম্মান করছে না যারা পুরনো যারা তৃণমূলের যারা লিডার কেউ অসম্মান করছে না কিন্তু এটা কি মিডিয়ার সামনে সেই পুরনো লিডাররা সেই মিডিয়ার সামনে কেউ বলছেন অভিষেক ব্যানার্জিকে মানি না সেই পুরনো লিডাররা কেউ বলছেন মদন মিত্র কি বলেছেন গুরুত্ব দেই না মদন মিত্র আর পাল্টা বলছেন পার্থ চ্যাটার্জি আর সঙ্গে মানুষের গোটা পশ্চিমবঙ্গ পার্থ চ্যাটার্জি ঠিকঠাক চেনেন না কুণাল ঘোষ যাকে সাম্প্রতিককালে মুখপাত্র করা হয়েছে তিনি আবার বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলা বলেছেন না সকালবেলা বলেছেন জানি না কী চলছে অভিষেক ব্যানার্জি কিন্তু দলের কোনো নেতৃত্বের বিরুদ্ধে কোনো বাজে শব্দ হোক বা কোনো মানে মানি না বা কোনো অপমানজনক কোনো শব্দ কিন্তু অভিষেক ব্যানার্জি ব্যবহার করেননি যা করছেন কিন্তু সেই পুরনো লিডাররা এই এক ধরনের লিডাররা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমরা তোমার সঙ্গে ছিলাম আপনার সঙ্গে ছিলাম সেই পুরনো দিন থেকে মার খেয়েছি সব করেছি এখন এসে কই অভিষেক ব্যানার্জি তো মনে হয় না অভিষেক ব্যানার্জি কাউকে অসম্মান করেছেন আইপ্যাকের প্রতিও কেন আপনার এত ক্ষোভ এক ধরনের নেতাদের কেন আইপ্যাকের প্রতি ক্ষোভ জানেন এই নেতারাই বিধানসভা নির্বাচনেও কিন্তু আইপ্যাকের পেছনে লেগেছিল এই নেতারাই কিন্তু বলেছিল যে আইপ্যাক এসে সব ক্ষতি করে দিল আইপ্যাকের উপর ভরসা করছেন কেন আইপ্যাক হলো একটা ব্যবসায়িক দল তাদেরকে দিয়ে রাজনৈতিক দল চলে কিনা এরকম বক্তব্যও কিন্তু এই নেতারাই দিয়েছিল যে নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাচ্ছেন যে একটা মানুষের বহু পথ থাকা উচিত ধরুন একজন ব্লক সভাপতি সেই ব্লক সভাপতি পঞ্চায়েতের সভাপতি সে পঞ্চায়েত সমিতির সভাপতি সে ব্লকের সভাপতি সে আবার ধরুন আইএনটিটিউসের সভাপতি সে মানে সব সে হলেই ভালো হয় এইটাই কি হলো দলের মূল কাজ কয়েকজন মানুষ আলাদা রয়েছেন কয়েকজন মানুষ ব্যতিক্রম রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তিনি দলের সর্বভারতীয় সভানেত্রী তিনি দলের পালস তিনি দলের হার্ট তিনি দলের রক্ত তিনি মস্তিষ্ক তিনি চোখ তিনিই মুখ তিনিই কান সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আলাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে চলে না এটা স্বাভাবিক কিন্তু এই যে ব্লকের নেতা পাড়ার নেতা জেলার নেতা এই নেতাদের বহু পথ থাকতে হবে এই নেতারা এক একজন বহু পথ সামলাবেন এবং বহু পথ যখন সামলাবেন তখন সেই ক্ষমতার অপব্যবহার হবে ক্ষমতার অপব্যবহার করবেন মানে মানুষের সামনে জনমানুষের সামনে এই তৃণমূল কংগ্রেসেরই ভাবমূর্তি খারাপ হবে কেন এত তৃণমূলে এত তরুণ রক্ত তৃণমূলে এত ভালো ভালো মানুষ রয়েছেন যারা একদম কর্মী পর্যায় থেকে উঠে এসছেন যারা লড়াই করে উঠে এসছেন যদি তারা যদি কোথাও কোনো দল পরিচালনার সুযোগ পায় ছোট থেকে বড় যে প্রান্তই হোক না কেন তাহলে ক্ষতিটা কোথায় তারা যদি দল সবই কেন একটা কেন্দ্রিক হয়ে যাবে দল পরিচালনাও কেন একটা সেই পাড়ার নেতা বলুন ব্লকের নেতা বলুন জেলার নেতা বলুন একটা দিক থেকে কেন পরিচালিত হবে সমস্ত দিকটা কেন তিনি দেখবেন ছোট ছোট সেক্টরে কেন ভাগ করে দেওয়া হবে না এবং এই যে যদি ছোট ছোট সেক্টরে আপনি ভাগ করে দিতে পারেন দলের যদি নতুন নতুন মুখরা যদি দলটাকে যদি পরিচালনা করে তাহলে সেই দলের যে অগ্রগতি আগামী দিন দু এখনই যদি দলের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয় কে অভিষেক ব্যানার্জি পন্থী কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী কে অমুক কে তমুক কেন করছেন এগুলো এগুলো করলে যা হওয়া উচিত দলের মানে যে ক্ষতি হওয়া উচিত সেই ক্ষতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমার্জেন্সি মিটিং করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুটো দু প্রান্তে দাঁড় করিয়ে দিতে হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছাতা আর দলের যে ছাতার যে একটা দণ্ড থাকে যদি সেটা অভিষেক ব্যানার্জি হয় আর দলের যদি বিভিন্ন নেতারা যদি সেই এক একটা যদি ছাতার যদি এক একটা শিখ হয় প্রবলেমটা কোথায় এইভাবেই তো দল তৈরি হয় কেন সমস্ত কিছু একসঙ্গে একই জায়গায় একইভাবে থাকবে কেন অবসর নেওয়ার বয়স থাকবে না ধরুন একটা চল্লিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের একটা বিজ্ঞান বলছে একটা যুবকের বা একটা লোকের যদি যে মস্তিষ্ক কাজ করে আশি বছর পঁচাশি বছর নব্বই বছর সত্তর পঁচাত্তর হয়ে গেলে তার মস্তিষ্ক সেই কাজ করে না অনেকদিন পরে সিপিএম বুঝতে পেরেছে তাই তারা জেলা কমিটিতে ষাট বছরের বেশি আর বা পঁয়ষট্টি বছরের বেশি আর রাখতে চায়নি কেন্দ্রীয় কমিটিতেও তারা সত্তর বছরের বেশি তাদেরকে আর ঠাঁই দেয়নি অনেকেই এই কারণে বাদ পড়েছেন এমনকি বিমান বসু এই কারণে বাদ পড়তে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য এই কারণে বাদ পড়েছেন হয়তো বা আরও অনেক বয়স্ক নেতারা তারা বাদ পড়েছেন জেলা স্তর থেকে বাদ পড়েছেন বলা হয়েছে নতুন নতুন ছেলে মেয়েকে ঠাঁই দিতে হবে তারা বুঝতে পারছে তারা বোঝেনি যেদিন তারা ক্ষমতায় ছিল এখন তৃণমূল কংগ্রেস মনে করছে ইয়াং ছেলেদের আজকে বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোথাও কোনো একটা শব্দ ব্যবহার করা উচিত নয় কারণ তিনিই দল তিনিই চালিকা শক্তি তিনি ছাড়া তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই তারপরে অভিষেক ব্যানার্জিকে সর্বভারতীয় স্তর থেকে গত বিধানসভা নির্বাচনে যেভাবে আক্রমণ করা হচ্ছে যেভাবে গোটা ভারতবর্ষের মধ্যে আমি বলবো রাহুল গান্ধীর থেকেও কংগ্রেস গোটা ভারতবর্ষের পুরনো দল কোনায় কোনায় চেনে তাই রাহুল গান্ধীকে চেনেন রাহুল গান্ধীর এমন কোনো কাজ সে গোটা মানে বিগত বছরগুলোতে করেনি বিজেপির বিরুদ্ধে তাকে গোটা ভারতবর্ষের মানুষ চিনত তো কংগ্রেস পুরনো দল প্রত্যেকটা কোনায় কোনায় ভারতবর্ষের আছে ইন্দ্রা সোনিয়া গান্ধীর ছেলে তাই চেনেন কিন্তু অভিষেক ব্যানার্জি তো নিজের গুণে উঠে আসছেন বলুন তো বিগত বিধানসভা নির্বাচনে যত না মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হচ্ছে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে আক্রমণ হচ্ছে কিন্তু অশ্লীল শব্দ অশ্লীল শব্দ ব্যবহার করে আক্রমণ নানান রকম দিক থেকে ছোট করা ইডি e সিবিআই দিয়ে অত্যাচার করা সমস্ত কিছুই তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও স্বীকার করেছিলেন যে অভিষেক একটা ছোট ছেলে তার বিরুদ্ধে যেভাবে আক্রমণ করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও স্বীকার করেছিলেন আমি তো বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো সমস্যা আছে কিছু নেতা এই সমস্যা তৈরি করার চেষ্টা করছেন এবং তারা অবশ্যই কিছু বয়স্ক নেতা জানি না তারা তাদের পথ খোয়ানোর ভয় করছেন কিনা আসলে যদি জনভিত্তি থাকে আপনার পেছনে কটা পথ থাকলো আপনার পেছনে কি সিম্বল থাকলো আপনার পেছনে আপনি কোন স্তরের নেতা সেটা কিন্তু মানুষ দেখে না আপনার জনভিত্তি থাকলে আপনি জনগণের নেতা আপনি জনগণের নেতা জনগণের যদি আপনার ভিত্তি থাকে আমি নিজে দেখেছি অনুব্রত মণ্ডলকে আমি কলকাতায় যখন আমি দেখেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে সভা সমাবেশ হয় আমি বিভিন্ন কভার করতে গিয়ে আমি দেখেছি যে যে যেখানে ওই যে মিলন মেলা প্রাঙ্গণে রাখার ব্যবস্থায় কর্মী সমর্থকরা আসেন কলকাতায় বড় প্রোগ্রাম হলে ধর্মতলা একুশে জুলাই বা ব্রিগেড যাই হোক না কেন সেখানে রাজ্যের বহু নেতারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু অনুব্রত মণ্ডল ঢুকলে তার পেছনে স্রোতের মতো লোক যাচ্ছে অনুব্রত মণ্ডলকে একটু দেখার জন্য কারণ অনুব্রত মণ্ডলের জনভিত্তি আছে মাটিতে নেমে কাজ করেন রাজ্যের বহু নেতা আছে তাদের জনভিত্তি নেই আমি দেখেছি তাদের আশেপাশে কেউ যাচ্ছেন না তারা দু একজনকে সঙ্গে নিয়ে ঘুরছেন তাহলে অসুবিধা কোথায় দল এখন তিনটে বছর তিনটে বার দল সরকারে রয়েছে যদি আমার কোথাও ছেড়ে দিতে হয় নতুন প্রজন্মের জন্য জায়গা করে দিতে হয় কবি সুকান্ত বলছেন এ পৃথিবীকে আমি বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অভিভাবক তো সেই যে নতুন প্রজন্মের জায়গা ছেড়ে দেয় অভিভাবক তো সেই যে নিজে সরে গিয়ে নিজের চেয়ারটা আরেকজনকে এগিয়ে দিয়ে বলে এবার তুমি সামলাও তাহলে কাদের এই ভয় হচ্ছে যারা বলছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্ব হলে সমস্যা একজন মানুষের অনেকগুলো পদ আঁকড়ে ধরতে হবে কেন আপনাদের সমস্যা হচ্ছে কেন মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবেই এই পুরনো দলের নেতাদের তারা গিয়ে তার বাড়ি কান্নাকাটি করছেন করছে কিনা আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বা ফোনে বা যেখানেও কান্নাকাটি করছেন কিনা জানি না যে এই দিদি বা বোন বা যাই বলুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তারা বলছেন কিনা যে কি হবে দেখুন আমি সেই আপনার সঙ্গে সিঙ্গুরে ছিলাম সেই আপনাদের সঙ্গে নন্দীগ্রামে ছিলাম আপনাকে অমুক জায়গায় মারছিল সেখানে আমি পেছনে দাঁড়িয়েছিলাম এই যে মানে তার অনুভূতিতে তার দুর্বল জায়গায় আঘাত করে তার সিদ্ধান্তকে বদলানোর চেষ্টা করছেন কি না বা তার দুর্বল জায়গায় আঘাত করে সেই পদগুলোতে টিকে থাকতে চাইছেন কি না বা মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ দয়া তারপর বর্ষিত হচ্ছে কি না জানি না এবং সেই বর্ষণ হলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন একজন মানুষ বহু পথ থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি কিছু চুপচাপ থাকবেন সর্বোচ্চ স্তরে তিনি ছেড়ে দিলে রাজ্য স্তরে কাজ করবেন দল যা সিদ্ধান্ত নেবে তিনি তাই করবেন কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যেভাবে দ্বিধা বিভক্ত এই বিভক্তিটা যদি এক্ষুনি আটকাতে না পারা যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাঝখানে দাঁড়িয়ে বলেন যে কেউ কিচ্ছু না একবার বলেছেনও তিনি যে আমি সব কেউ কোনো ক্ষমতার অপব্যবহার করবেন না একবার যদি দাঁড়িয়ে বলেন যে আমি সব আর যেখানে সেনাপতি দরকার যেখানে আপনার যুদ্ধের আপনার সৈনিক দরকার যেখানে লিডার দরকার যে যেখানে আছে তার সঠিক জায়গায় সে পোস্টিং পাক তাহলেই তো যুদ্ধ হবে যুদ্ধ তো দু হাজার চব্বিশের সেই চব্বিশের যুদ্ধর আগে নিজেদের যুদ্ধ যদি শুরু হয়ে যায় যা হওয়ার হবে তাই হচ্ছে আশা করব আমাদের যেটা মত যে একটা মানুষের একটা পথ থাক সে সেটা ভালোভাবে সামলাক এবং আপনারা কমেন্ট করবেন যেটা হওয়া উচিত কিনা তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতিতে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে যদি চলে চলছে দল সবটাই কিন্তু অভিষেক ব্যানার্জিকে গুরুত্ব না দিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিয়ে আলাদা প্যানেল তৈরি করতে চাইছেন এক ধরনের মানুষরা অভিষেক ব্যানার্জিকে মানি না মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন অভিষেক ব্যানার্জি বলেছে নাকি আমাকে মানতে হবে অভিষেক ব্যানার্জিও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সমস্যাটা কোথায় এই যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া দ্বন্দ্ব তৈরি করে দিয়ে টিকে থাকা দ্বন্দ্ব তৈরি করে দিয়ে ভালো থাকা এগুলো বন্ধ করুন বন্ধ করলে দলের শ্রীবৃদ্ধি হবে কমেন্ট করুন আলোচনায় যদি কোথাও ভুল বলি কমেন্ট করে জানান যদি কোথাও ঠিক বলি সেটাও কমেন্ট করে জানান কি হওয়া উচিত সেটাও কমেন্ট করে জানান আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই নমস্কার